সুনানে আবুদাউদের হাদিস খুলেন আল্লাহ নবী বসা একজন মা তার সন্তানকে ডাকছে বাবা এদিকে আসো কিছু খেতে দেবো আল্লাহ নবী বলছেন তুমি কি সত্যিই কিছু খেতে দেবে বলছে জি হ্যাঁ আল্লাহ নবী বলছেন যদি না দিতে তাইলে তুমি মিথ্যা বলার জন্য একটা গোনা লেখা হতো নাউজুবিল্লা এবার আপনি জীবনে দেখেন তো যারা শিক্ষক খেয়াল করেন ছাত্ররা বলছেন এদিকে আয় কয় ওস্তাদ আমি পড়া পারি না কারে মারবো না এদিকে আয় কাছে গেছে আরে কৈশে দুইটা শর্ট দিছেন দেন নাই আপনি যারা বাবা জীবনে কতবার ছেলের লোক এই মিথ্যা কথা বলছেন বাবা এই দিঘায় আব্বু মারবা কার মারবো না এই দিঘায় কাছে গেছে দিছেন দুই থাপ্পর দেন নাই যারা স্বামী হইছেন স্ত্রীর বলছেন এই দিঘায় কয় না তুমি দমক দিছো তোমার চেহারায় কয় মনে হয় তুমি আমার মারবা থাপ্পড় দিবা কয় আরে না কাছে যাইতে দেরি আপনি ফুটবলের মতন দুটা লাথি দিছেন হয় নাই জীবনে আপনি রাগ করবেন ওই দিন ঢাকা শহরে এক ভাই আমাকে বলতেছে ওস্তাদ কুমিল্লাতে আমাকে বলছে যে পায়ে ব্যথা পায়ের ব্যথার জন্য হাঁটতে পারি না তো কি করব। তা আমি আমি তো আর ডাক্তার না তবে আমি একটা কথা বলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কয় কি আমি কই দেখেন তো খেয়াল করে জীবনে আপনার স্ত্রীর কয়বার লাথি দিছিলেন আজকে বিদ্যুৎটা অফ করে দিয়ে বাতিটা তারপর পায়ে ধরে মাপসায় নিয়েন তারপরে দেখবেন ঠিক হয়ে যাবে আমি আর কি করব বলেন কি হক একজন হক নষ্ট করছে না আপনার জীবনে তো এরকম করছেন একটা ধমক দেওয়ার কথা কিন্তু আপনি দুইটা শর দিয়েছেন তিনটা লাথি দিয়েছেন মনে হয় যেন ফুটবলের মতো মনে করছেন করেন নাই জীবনে আল্লাহ রসুল জুলমু জুলুমা তুই আমাল কেয়ামা যেই ব্যক্তি জুলুম করে আসরের ময়দানে এটা অন্ধকার হয়ে দাঁড়াবে সুতরাং ইমাম যদি মুসল্লির প্রতি জুলুম করে কমিটির লোক যদি ইমামের প্রতি জুলুম করে নেতা যদি কর্মীর প্রতি জুলুম করে জনগণ যদি নেতার প্রতি জুলুম করে আল্লাহর কাঠ করা দাঁড়াতে হবে কথা ঠিক কিনা সুতরাং একজন মা যদি বাচ্চাকে সন্তানকে ডাকছে কিছু দেওয়ার জন্য এটা যদি মিথ্যা হয় না দিলে তাহলে আমি আপনার জীবনে দেখেন তো কত মিথ্যা কথা বলতেছি ছেলেকে বাবা বাজারে যাবো আরে না বাজারে যাইস না বাজারে মারামারি হইব তো এটা কি মিথ্যা কথা না ছেলেরা ঘুম পাড়াইতেছেন ঘুম পাড়ানোর সময় কয় এই তাড়াতাড়ি ঘুমা নাইলে তোর ভূত আইব নাইলে কিন্তু বাঘ আইব আসলে কি ভূত আছে তো আপনি যে ভূতের কথা বলেন ভূত বলতে তো করে না দিচ্ছে কোনো তথ্যই নাই আছে কেউ জিজ্ঞেস করেন ভাই উমুকে কেমন আছে আরে কবে ময়রা বুতুয়ে গেছে গা বলেন না এই কথাটা কিন্তু বলেন বলেন না কবে ময়রা বুতুয়ে গেছে এটা বলেন কেন বুথ হইছে মানে তার মানে যারা মুশরেক তাদের আকিদা হলো ঈশ্বর বা ভগবান যেই রুহুটা নিয়ে নিল এইটা আবার অন্য জাতি করে অন্য মানে প্রাণী বানাইয়া পৃথিবীতে পাঠাই দেয় আর মুসলিমদের আকিদা হলো মারা যাওয়ার পরে রুহুটা দুই জায়গায় যাবে হয় ইল্লিগিন নয় সিদ্দিন হয় জান্নাতি রুহু নয় জাহান্নামি রুহু আল্লাহর কাস্টুডিতে থেকে যায় এখন আপনি যে বলেন যে ভূতই আবার দুনিয়াতে আছে তাইলে কি আপনার আকিদা ঠিক আছে আপনার ইমান আছে না গেছে কথা বলতে হুশ করে বলতে হবে পৃথিবীর ভাইজান শোরম আমরা যে যেখানে আছি আমাদের চিন্তা রাখা প্রয়োজন পৃথিবীর ভাইজানেরা আল্লাহ তাবারক তালাম নির্দেশ দিলেন আল্লাহর নামে পড়ার জন্য রবের নামে পড়ার জন্য বিশ্বনবী রাহমাতুল্লাহ আলমিনের ঘোষণা তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লু মুসলিম আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান বলেন তো এটা আল্লাহর নবী বলছেন তোমাদের সন্তানের সাত বছর বয়স হলে নামাজ শিক্ষা দাও কি শিক্ষা দাও একটু হানা বলেন নামাজ শিখে আপনার ছেলের বয়স সাতাইশ বছর হয়েছে এখনও সে অজুয়ে পারে না নামাজ পর্ব থাক দূরের কথা তো এর জন্য দায়ী কে আমি রাত্রের প্রায় দুইটা বাজে পাবনাতে বা সিরাজগঞ্জে আলোচনা করার পরে ঘরে ঢুকছি বলছে উস্তাদ আমার ছেলের লেগে দোয়া করেন কথা বললে শোনে না তো আমি বললাম ছেলের বয়স কত বলছে ইন্টারমিডিয়েটে পরে আমি কই এরপরে বলছে একটা তাবিজ দেন আমি বলছি আমি তাবিজের ব্যবসা করি না আমার মাজার মধ্যে একটা রশি লাগাইয়া তারপর আপনার ছেলের গলায় জুলাই দিলে তারপরেও তো কাজ হইতো না কারণ যেখানে আল্লাহ নবী বলছে সাত বছর বয়সে সলাদ শিক্ষা দাও আর আপনার ছেলের বয়স সতেরো থেকে আঠারো এখন আপনি সলাদ শিক্ষা দেন না তাহলে আপনার এই আমার দোয়া দিয়ে কী হবে সাতা হইব কচু হইব আমার দোয়া দিয়ে কচু হইব ঢাকা শহরে খোদবা দেয় সহজে আমার কাছে কেউ দোয়ার লেগে যায় না কারণ যে যায় পানি পড়া দোয়ার লেগে আগে জিজ্ঞেস করি আপনি নামাজ পড়েন কয় পড়ি আপনার ছেলে পড়ে কয় না তো আপনার ছেলে লেগে পানি পড়া নিলে কী লাভ বলেন তো আপনি আপনি বলেন অনেকে দোয়া হুজুর দোয়া করেন এটা হলো একটা বন্ডামি ব্যবসা কারণ আপনি কিন্তু একদিনও বলেন নাই যে হুজুর আমি এখন ভাত খাইতে যাবো দোয়া করেন কেউ বলছেন কোনো দিন ইমাম সাহেবকে বলছেন যে হুজুর দোয়া করেন আমি কিন্তু এখন ভাত খামু এটা বলেন নাই হুজুর দোয়া করেন আমি কিন্তু জাকাত দেবো বলছেন কোনো দিন বলেন নাই কিন্তু একটা আমলের বেলায় বলেন হুজুর দোয়া করেন আগামী বছর হজে যামু ঠিক না তার মানে এটা হজে যাওয়া না এটা ফুডানি টার্গেট কি আইসে হাজি সাহ হইব তাই না ফুডানি কয় হুজুর দোয়া করে নিয়ত করছি টাকা টোকা মিল হইলে আগামী বছর হজে যামু চিন্তা করেন কি লম্বা একটা ডেট দিছে আগের থেকে অ্যাডভার্টাইজ করতেছে এটা হলো কেন ইবাদত তো গোপনীয় জিনিস আপনি আপনার ইবাদত করবেন আপনার লাভে নাকি হুজুরের লাভে তা আপনি মানুষকে জানান কেন কেন জানান আপনি নামাজ পড়ে গিয়া তো বলেন না হুজুর আমি নামাজ পড়ছি আমার নামার পিছিয়ে লেখে দেন অমুক ভাই নামাজি জাকাতি ইমানি তা বলে না খালি উমক হাজি সাহেব আলহাজ উমক অথবা হাজি উমক আমরা বলি না এগুলো নিজেরা থেকে কখনো করবো না যদি ভুলক্রমে লেখা হয় অথবা আমরা বলি এগুলি থেকে আমরা মুক্ত থাকবো ইনশা আল্লাহ মনে থাকবে নিজেরা বলাতে কারণ এগুলো হলো ইবাদতের ব্যাপার আল্লাহ বলছে তোমার সন্তান মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এটা কোন জ্ঞান এটাকে হাট টিমা টিম টিম টিমে ঘোরার ডিমের বিদ্যা কোন বিদ্যা বলেন কোরআন হাদিসের বিদ্যা যেই বিদ্যায় আপনাকে আখেরাত শিখাবে যেই বিদ্যায় জান্নাতের কথা শিখাবে যেই বিদ্যা জাহান্নাম থেকে বাঁচাবে যেই বিদ্যা আল্লাহ সম্পর্কে জানাবে যেই বিদ্যায় দুনিয়া সম্পর্কে জানাবে যেই বিদ্যায় নবী সম্পর্কে জানাবে যেই বিদ্যায় নবীর মহাব্বত তৈরি করবে যেই বিদ্যা আল্লাহর মহাব্বত তৈরি করবে যেই বিদ্যায় মুসলিমের সাথে মুসলিমের সম্পর্ক হবে যেই বিদ্যায় সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক হবে অ পৃথিবীর বাইজান আপনি আপনার জীবনে কতবার সন্তানকে গোসল করাইছেন বলেন কে বলতে পারবেন যে আমার সন্তানটাকে ছোট্টবেলায় একশো বার দুশো বার এক হাজার বার গোসল করাইছে এটা কি গণা আছে নিজের টিউবওয়েলে এই যে দারুসুনার আইডিয়াল মাদ্রাসার আওতাধীনে আপনার গোসলখানা ঘন গোসলখানা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখানে কতবার বাচ্চাকে গোসল করাইছেন মনে আছে আর কুমিল্লা দাউদকান্দিতে অনেকে তো নদীতে গোসল করতে যান পুকুরে করেন কোনো গণা আছে তারপরেও ছেলে মেয়েকে গোসল করাই দেন করেন না হানা হ্যাঁ বলেন একবার দুইবার কত শত শতবার এই একেবারে জিরো বয়স থেকে মানে একদিনের তো শুরু করছেন পাঁচ বছর সাত বছর এখনও ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে তাও মাঝে মধ্যে বলেন হ্যাঁ দাঁড়া তোর গলার নিচে ময়লা আছে অথবা পিঠে ময়লা আছে দাঁড়া দাঁড়া একটু সুন্দর করে দেই বলেন না একটু হানা বলেন কি রাগ করতেছেন আপনারা তাহলে এই যে গোসল করায় দিলেন ও পৃথিবীর